সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব তো চালিয়ে শুরু করতে হ্যাঁ নামাজ বাদ দিও না বন্ধু নামাজ জান্নাতের চাবি আমার একটা গার্লফ্রেন্ড নাই এটা একটা প্রবলেম কিন্তু লোকে ভাবে আমি ছয় সাতটা করে প্রেম করি এটা আরও একটা প্রবলেম আমি কথায় কথায় হাততালি দেই এটা একটা প্রবলেম কিন্তু লোকে তাই বলে আমাকে হিজড়া ভাবে এটা আরও একটা প্রবলেম আমি বাসে উঠলি বমি করি এটা একটা প্রবলেম কিন্তু তাই বলে সবাই আমাকে প্রেগনেন্ট ভাবে এটা আর একটা প্রবলেম আমার পকেটে বিড়ি খাওয়ার টাকা নাই এটা একটা প্রবলেম কিন্তু লোকে ভাবে আমি কোটি কোটি টাকার মালিক এটা আরও একটা প্রবলেম ঠিক বলেছো তুমি ঠিক শোনাও কেন আমি কোনো মেয়ের চোখে চোখ রাখতে পারি না এটা একটা প্রবলেম কিন্তু তাই বললো সবাই আমাকে টেরা পাবে এটা আরও একটা প্রবলেম আমার ঘরে নেটওয়ার্ক পায় না এটা একটা প্রবলেম কিন্তু গার্লফ্রেন্ড ভাবে যে আমি তাকে ইগনোর করার জন্য ডাটা বন্ধ করে রাখছি এটা আরও একটা প্রবলেম আমি সিকোন এটা একটা প্রবলেম কিন্তু লোকে ভাবে আমি নাকি নিয়মিতভাবে পন ভিডিও দেখি এটা আরও একটা প্রবলেম আমার রাগ হলে মাথা ঠিক থাকে না এটা একটা প্রবলেম কিন্তু লোকে ভাবে আমি পাগল এটা আরো একটা প্রবলেম ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন আমি নেশা করতে পারি না এটা একটা প্রবলেম কিন্তু বাসা ঢুকার পর সবাই আমাকে সন্দেহ করে চাইয়ে থাকে এটা আরো একটা প্রবলেম আমার দাড়ি ওঠে না এটা একটা প্রবলেম কিন্তু সবাই ভাবে আমি নিয়মিতভাবে ক্লিন শেভ করি এটা আরও একটা প্রবলেম আমি দেখতে কালো এটা একটা প্রবলেম কিন্তু সবাই ভাবে আমি নাইট ক্রিম মাখি এটা আরও একটা প্রবলেম বলেন কি আমি দেখতে খাটো এটা একটা প্রবলেম কিন্তু তাই বলে সবাই আমাকে বাচ্চা ভাবে এটা আর একটা প্রবলেম টেনশনে থাকলে আমি চারা কামরা এটা একটা প্রবলেম কিন্তু সবাই তাই বলে আমার সেই লেভেলের খাতক ভাবে সেটা আর একটা প্রবলেম আমার এখন টিভি দেখতে মন চায় না এটা একটা প্রবলেম কিন্তু বাড়ির সবাই ভাবে আমি নাকি ভালো হয়ে গেছি এটা আরও একটা প্রবলেম বন্ধুরা কার কি প্রবলেম চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে